hello baby doggy lovers baby doggy সংক্রান্ত নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেবি ডগির কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে কথা বলবো সেই সাথে সাথে প্রাইস বর্তমানে কী অবস্থায় আছে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রাইস কোথায় যেতে পারে কি হতে পারে এইসব বিষয়ে আমরা মার্কেট থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং নিজেরা অ্যানালাইসিস করার চেষ্টা করব বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কয়েন মার্কেট ক্যাপে আছি বেবি ডগি এখানে গত চব্বিশ ঘন্টায় according to coin market caps sixty one percent down आ चार्टर अवस्था खूब ही खराब পুরোপুরি লাল হয়ে আছে তবে এখানে আপনারা দেখতে পেয়েছেন কয়েকবার baby doggy zero point eight time zero on ফোরে পৌঁছেছিল অন ফোর কিন্তু বেবি ডগের জন্য খুব ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হয়ে গেছে এই রেজিস্ট্যান্টটা ক্রস করতে পারলে বেবি ডগি কিন্তু খুব ভালো একটা পাম্প দিবে তবে আজকে এখানে আমরা যেটা দেখছি যদি আমরা একটু ট্রেডিং ভলিউমটার দিকে দেখি ট্রেডিং ভলিউম আজকে আমাদেরকে খুব ভালো কোনো আশ্বাস দিচ্ছে না ট্রেডিং ভলিউম ইতিমধ্যে sixteen point eight four percent down হয়ে আছে আমরা যদি মার্কেট ক্যাপের দিকে একটু দেখি মার্কেট ক্যাপও কিন্তু one point eight zero percent down fully related market cap one point eight zero percent down এখানে কোনোটাই আজকের জন্য অর্থাৎ নেক্সট টোয়েন্টি ফোর আওয়ারের জন্য কোনো ভালো সংবাদ আমাদেরকে দিচ্ছে না আমার মনে হচ্ছে না যে আজকে doggy zero point eight M zero on ফোরে পৌঁছাতে পারে অথবা এই রেস্ট্যান্টটা ব্রেক করবে বলে আশা করা যাচ্ছে না আমি আমার রিসার্চ থেকে মনে করছি আপনার রিসার্চ কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কি baby doggy sorry zero point eight M zero on four এই রেস্ট্যান্টটা ব্রেক করে যাবে নাকি করে উপর দিকে যেতে পারে নাকি তবে আজকেও বেবি ডগি বর্তমানে যে লোতে আছে বর্তমানে বেবি ডগির প্রাইস দেখতে পাচ্ছেন zero point eight time zero on three four two এখান থেকে কিছুটা প্রোগ্রেস অবশ্যই হবে এখানে যারা বড় ইনভেস্টর আছে তারা প্রফিট বুক করে যদি বের হয়ে যায় তাহলে রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছানোর আগে অথবা রেস্টুরেন্টটা ব্রেক করার আগে আবার প্রাইস হয়তো কিছুটা রাউন্ডের দিকে যাবে তবে এই কয়েনটাকে নিয়ে এই কয়েনটা চিরতরে কখনো হারিয়ে যাবে না কি আপনার যে ছোট ইনভেস্ট আনছে অথবা যা ইনভেস্ট্রি থেকে থাকুক সেটা আপনার রসাতলে যাবে নাকি এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ বেবি ডগি বর্তমানে খুব ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছে ক্রিপ্টো মার্কেটে একটা পরিচ্ছন্ন জায়গা তার তৈরি করে নিয়েছে বেবি ডগির যদি আমরা টুইটার হ্যান্ডেল একটু দেখি তাদের টুইটার হ্যান্ডেল একটু ফলো করলে আমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে বেবি ডগি ভবিষ্যতে আমাদের কি লাভ দিবে নাকি দিবে না এখানে দেখুন বেবি ডগি থেকে গত তেরো ঘন্টা আগে একটা টুইট রিটুইট করা হয়েছে animal league all across the country we are celebrating the universal birthday for all rescues dogs on dog guest first for more information এখানে বলা হয়েছে যে বেবি ডগি যেসব কুকুরগুলো রয়েছে বেওয়ারিশ কুকুর তাদের বার্থডে তারা সারা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় উদযাপন করছে অর্থাৎ তারা তাদের সোশ্যাল যে ওয়ার্ক আছে সোশ্যাল ওয়ার্ক কিন্তু চালিয়ে যাচ্ছে নিচে আরেকটা টুইট বেবি ডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রিটুইট করা হয়েছে যেটা হচ্ছে সার্টিকের একটা টুইট আপনারা জানেন সার্টিক হচ্ছে ক্রিপ্টো অডিট এজেন্সি অর্থাৎ তারা ক্রিপ্টোকারেন্সিকে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিকে অডিট করে থাকে সার্টিকের অডিট আমাদের বেবিডগির ইতিমধ্যে হয়েছে অন্যান্য কয়েনের বেলায় আপনারা শুনে থাকবেন এখানে সার্টিক নিজে একটা টুইট করেছিল baby doggy is trending on Twitter and CertiK security lead board অর্থাৎ টুইটারে তো বেবি ডগি ট্রেন্ডিং আছেই আমরা জানি আর সেই সাথে সাথে সার্টিকের যে লিডার বোর্ড আছে সেখানেও কিন্তু আপনারা এখানে একটা আর্টিকেল আছে আর্টিকেলটা আপনারা চাইলে পড়ে নেবেন এখানে একটু দেখুন বেবি ডগি কিন্তু তাদের যে লিডার বোর্ড সেখানে ফার্স্টে আছে বেবি ডগি দেন হ্যামস্টার বিভিন্ন কয়েন তারপরে কিন্তু আছে এইখানে বেবি ডগের যদি গত একদিন আগের আরও একটা টুইট আমরা দেখি এখানে আপনারা দেখতে পাবেন এক্স যে এক্সচেঞ্জটা রয়েছে এই এক্সচেঞ্জে সার্সিংয়ের তালিকায় বেবি ডগি কিন্তু সবচেয়ে উপরে এখানে সে কিন্তু বিটিসিকে ছাড়িয়ে গিয়েছে ইথারিয়ামকে ছাড়িয়ে গিয়েছে অ্যাডা বন্ড এগুলো সব কিন্তু বেবি ডগের নিচে সার্চিং লিস্টে অর্থাৎ মানুষ কিন্তু অযথা সার্চ করছে না মানুষ কিন্তু তাদের প্রয়োজনে সার্চ করছে কয়েনটার পোটেন্সিয়াল সবসময় এই কয়েনটা বজায় রাখতে সক্ষম হয়েছে এবং এখনও এই কয়েনটার পোটেনশিয়াল যথেষ্ট ভালোই আছে এই কয়েন নিয়ে আমাদের এমন চিন্তা করার কোনো অবকাশ নেই যেটা একটা মিম কয়েন আমরা ইনভেস্ট করেছি কিছুদিন পরে হয়তো আমাদের টাকা পয়সা সব কিছু নিয়ে কয়েনটা গায়েব হয়ে যাবে মার্কেট থেকে আমরা আমাদের এই অর্থ হারাবো এটা চিন্তা করার কোনো সুযোগ আমাদের নেই কারণ এটা আমরা এখন মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ভরসা করতে পারি যে বেবি ডগি অ্যাটলিস্ট মার্কেট থেকে হারিয়ে যাবে না এবং এটা আপনারা ধরে রাখুন যে আপনারা যারা ইনভেস্ট করেছেন মোটামুটি ছোট বড় যাই ইনভেস্ট করে থাকুন না কেন ভবিষ্যতে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো মার্কেট ধীরে ধীরে আপ হচ্ছে ক্রিপ্টো মার্কেট মোটামুটি একটা স্টাবেল পর্যায়ে গেলে বেবি ডগিও আপনাদের ভালো প্রফিট দিবে এবং আপনারা যারা লং টাইম হোল্ডার আছেন তারাও বেবি ডগি থেকে ভালো পরিমাণ লাভ এখান থেকে তুলতে পারবেন আমরা যদি একটু বেবি ডগির আজকের বাইসেলের অবস্থার দিকে নজর দিই আমরা তার জন্য চলে যাব গেট ডট আইওতে কারণ বেবি ডগে এখন পর্যন্ত যতগুলো এক্সচেঞ্জে লিস্টেড আছে তার মধ্যে গেট ডট আইও বেশি পরিচিত আমরা গেট ডট আইওতে বেবি ডগির যে বাইসেল হচ্ছে বর্তমানে সেটা দেখব আর আপনি যদি বেবিডগি কিনতে চান গেট ডট আইও থেকে খুব সহজেই কিনতে পারবেন কিভাবে কিনবেন সেই সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন আর সেই সাথে সাথে এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয় অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না গেট ডট একটু চলে যাই দেখি এখানে কি অবস্থা বাইসেল কেমন হচ্ছে আমি গেট ডট বেবি ডগের চারটা ওপেন করে রেখেছি এখানে আমরা যদি একটু ট্রেডিংয়ের অবস্থাটা দেখি ট্রেডিং মোটামুটি কিছুক্ষণ আগেও বেশ ভালো পরিমাণ বাই হচ্ছিল price zero point eight ten zero one two eight পর্যন্ত পৌঁছেছিল বাইয়ের কারণে কারণ আপনারা জানেন যত বেশি বাই হবে তত বেশি মার্কেটে ইনভেস্টমেন্ট আসবে আর যত ইনভেস্টমেন্ট আসবে তত কিন্তু ক্রিপ্টোর প্রাইস বাড়ে এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন সেলের পরিমাণটা বেশি এখানে হিউজ পরিমাণ সেল হচ্ছে এই জন্যে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে আজকে বোধহয় বেবি ডগের মানে আজকে বলতে আগামী চব্বিশ ঘন্টায় বেবি ডগের পক্ষে বোধহয় তার যে বড় সবচেয়ে বড় রেস্টুরেন্টটা খুব কাছাকাছি আছে সেটা হচ্ছে zero point eight time zero one four এইটাকে ক্রস করা বোধহয় সম্ভব হবে না কারণ এটা ক্রস করতে গেলে বড় ইনভেস্টর আসতে হবে এবং এখানে সেলের থেকে বাই বেশি হতে হবে তবে এখানে আমাদের চিন্তার কিছু নেই যারা ইনভেস্ট করে বসে আছেন আপনারা অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি বেবি ডগের যোগে আপনাদেরকে লাভসহ আপনাদের ইনভেস্টমেন্ট ফিরিয়ে দেবে এবং যারা লং টাইম হোল্ডার তাদের জন্য তো কথাই নেই তারা আশা করছি যে এমনিতেই কোনো চিন্তা করছেন না কারণ আপনাদের ভরসা আছে বেবিডগের উপরে যে ভবিষ্যতে একটা এটা আপনাদের ভালো ফলাফল দিবে আজকে যারা বেবিডগিতে ট্রেড করতে চান আপনারা যদি বড় অ্যামাউন্টে ট্রেড করেন তাহলে আপনাদের মোটামুটি কিছুটা প্রফিট হওয়ার সাথে সাথে সেল করে দিয়ে বের হয়ে আসবেন আজকে খুব বড় আশা করা ঠিক হবে না সামান্য এখান থেকে প্রফিট নিয়ে ফিরতে হবে আর যদি ছোটো অ্যামাউন্টের কেউ বাই করতে চান নতুন করে তাহলে এখনই আপনি বাই করবেন না আর একটু অপেক্ষা করুন যদি বেবি ডগি এখান থেকে zero point eight time zero on four বা এটা এই পর্যন্ত যায় অথবা যদি এটাকে সামান্য ক্রস করে তাহলে সেখান থেকে তাহলে সেখান থেকে আপনি বাই করতে পারেন এছাড়া যদি আরও নিচের দিকে যদি আসে প্রাইস বর্তমানে যে অবস্থায় আছে এখান থেকে যদি আরও নিচের দিকে আসে তাহলে সেখান থেকেও আপনি বাই করে নিতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ বেবি ডগি সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন ভুলবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন